Chodź, no to myślę, że to... Nie będzie tu. Plus kwa. Budziu, budziu. আর কিছু পড়ে এর হেড লেগে গেছে রে ভাগ্যে তো টিকের রাস্তায় যায়নি মানুষ আগে করে সাকিব, বাঁচাও সাকিব বাঁচাও ছোট ছোট ছোট ছোট করে ছোট আরে বানা রাহুল ভাই মানে কি একটা ব্যাগ নিয়ে রেখেছে বানা সামনে সামনে এনিমি থাকে তুমি যেখানে গিয়েছো মরা অন্য যেখানে আছে অন্য তো যেখানে আছে ওখানে আছে ও ভাই সাগি হোয়াট ইজ আছে কি তার টিকে কে আমি জানতে করতে পারি নো নো নো নো আমার দাদা দুশো টোকেন থাকলে দাও এ কেউ বাক্সের চাবি পেয়েছে মনে হচ্ছে কে পেলে Yeah. এসা গিয়ে তুমি মানে দুনিয়া যে কোনো গানই গাও না কেন কিন্তু এই গান আর গেও না দেখো আমার কাম থেকে গিয়েছে Heading to supply point. Balloon balloon মেজা মেজা মেজা করতে করতে আমারই জান বেড়ে যাবে বহুত দিন কম করে তো আমরা দেড় মাসের পরে যে র্যাঙ্ক ম্যাচ খেলতে আমার আইডি দেখো মানে আমার আইডি তো র্যাঙ্ক খেলি নি ভাই একটা র্যাঙ্ক একটা র্যাঙ্ক মাস খেলে আমার সাগের আইডি রাউর আইডি রাউর আইডিটা এই বন্ধ আসছে বন্ধ আসছে বন্ধ আসছে সাগের বন্ধ আসছে দেখো দেখো দেখো দেখো দেখো দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Double kill. ठीक ठीक ठीक পড়েছিলাম নূর খেলছিল না তো এটা বাবুল খেলছিল নূর হ্যাঁ? ওটা ও সে ওয়ান বি হ্যাঁ আগের বান্দা ওয়ান কোন দিকে কোন দিকে ওই জায়গায় 400 টোকেন আছে টোকেন নেই টোকেন নেই বলছে আমি কি দেখতে পাই না নাকি খুব খারাপ সিস্টেম করেছে এই মানে তখন তখন দেখা না আমি মনে করলাম ডপ করেছে মানে ডপ করেছে পার্টনার আরে বাড়া ছি ছি ছি মাথাটা দেখালো মান্দ্রা ড্রপে আছে ড্রপে আছে বান্দা ড্রপে আছে সাকিব কে তুমি ড্রপের ওখানে হ্যাঁ মেরে দিয়েছো বান্দাটাকে আবার কি cooldown. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি কিছুই করিনি মরা তোমার একশো পঁয়ষট্টি মরে গেল <laughs> একশো পঁয়ষট্টি मुड़े गिर देंगी लास्ट की जो मेरे को फल टू आवर्स लेटर वो व्हाट এখন মোরা কিট একটা ধার নেই বুঝলে মোরা ধারই নেই এ কি আমাকে দুটো দিতে পারবা বান্দা বান্দা কি আমাদের আমাদের খুলে দেবো ডাউন একটা ট্রিপল কিল তুমি ডাউন মোরা খুলে বলো पार्टनर के लिए तो ये पार्टनर के लिए যে দরকার প্লিজ अरे मारा गो पार्टनर দলে ভারী हो সাইকেল দলে ভারী हो ও ভাই সাহেব তুমি দাও কিছু তুমি মাইক তুমি দাও পার্টনার Thank you. সাকির জান বেঁচে দে সাকির সাকির আসো সাকির আসো সাকির আসো আর সাবাস কোয়াড্রা কিল ইয়ে ফাটিয়ে দিলে এখানে মারা যাওয়াটাই মারা ইনজেকশনটা যেন বেঁচে গেল বান্দা গুলি মার গুলি মারো মারা ঘন্টায় বান্দা বান্দা বান্দা পিছনের ওয়াল পিছনের ওয়াল অর্ণব দা অর্ণব দা অর্ণব দা ওয়াল এ বাড়াই वाल मारो हट बोल रहा मेरी साइड है जट्टी के के माइनस खा लेगा ना कि ये भी आप जान तक ले पहुंचा ये पकड़ा हो ये बात जाओ मैसेज ना चाहिए हमारी 1900টা টোকেন ছিল আমার কাছে স্কিল অন কুলডাউন টিকিবির কাছে মানে টিকিবি একটা কিল টিকিবি অনেক হিরোইকটা হয়ে যাবে যদি মানে খুব খেলতে পারে মরে গেলে অসুবিধা নেই তো হয়ে তো আমার ল্যাগ করছে কি কিনলো ওরা কি কিনলো নাকি বাচ্চা দূর তো ছিলই দেখলে না यो यो यो यो यो ए रूपाली ए रूपाली पकड़ मेरी डाली ए रूपाली बनाऊ तुझे रानी